HP laser jet M F P M আঠাশ এ সিম্পল স্ক্যানার সহ আপনার ফটোকপি ডাবল ফোর এ এগুলো স্ক্যানার করার জন্য এবং ডাইরেক্ট সাথে পাচ্ছেন কিছু ম্যানুয়াল কাগজ দেখুন এর মধ্যে আপনার কীভাবে কোন জায়গায় কী করতে হবে সব দেখা গেছে একটা ডেস্ক একটা সেট আপ সফটওয়্যার ডেস্ক দুইটা পাওয়ার কেবল আরও কিছু ম্যানুয়াল বই আছে সেগুলো এই আর কি সব মিলিয়ে আমদানি হচ্ছে দেখুন প্রিন্টারটি আমরা আছে এটা স্ক্যানার এখানে আপনি পিএস দিয়ে মনে করুন আপনি ফটোকপি করবেন আমরা ফটোকপি করতে চাচ্ছি না এখানে আপনার আছে পাওয়ার বাটন কপি বাটন এবং ডাইরেক্ট আপনার পেজ চলে আসবে এটা আপনার ক্যান্সেল বাটন এটা আপনার আর একটা সিস্টেম আছে টোনারের ডাইরেক্ট টোনার এটা এইভাবে এ করা যাবে এখানে আছে আপনার এর টোনার চুয়াল্লিশ এ টোনার প্রাইস বেশি না খুব অল্প অনেক সফট টোনারটা দেখুন এর ভিতরে হচ্ছে আপনার সব কিছু মিলে আপনার আচ্ছা, মানে অনেক ফাস্ট প্রিন্টার অনেক সাশ্রয় से अपना यूएसबी पोर्ट मेरा पावर पोर्ट पावर अपना पावर वगैरह देखो ये पावर दिसी একটা পেন করে দেখি থাকি আমার উঠলাম দেখুন পেন দেওয়ার জন্য পেন করলাম অনেক ফাস্ট প্রিন্টার দেখুন কীভাবে স্ক্রিন দেখেন কতটা ক্লিয়ার এত ক্লিয়ার ফটোকপির থেকে ফটোকপি মেশিনের চেয়ে অনেক সুন্দর একটা প্রিন্টার আমরা এগুলো খুব অল্প দামে পাবেন আপনি বাজারে এইচপি প্রিন্টারগুলো এগুলো অনেক সব কম খরচে আপনি পাবেন আমাদের কাছে গেমস কম্পিউটার পয়েন্ট আর এর থেকেও ভালো ভালো প্রিন্টার আছে যেগুলো আপনারা পাবেন তার মধ্যে আপনার আছে ইপসন ক্যানন ইপসন আপনার আছে ক্যানন সত্তর ফটোকপির দিক থেকে এইচপি এই প্রিন্টারটা অনেক ফাস্ট প্রিন্টার সাদা কালো স্ক্যানও করতে পারবেন কম্পিউটারের মাধ্যমে আপনি আর মূলত এই প্রিন্টারটি বাজারে সার্চে অফিসিয়ালদের জন্য বেশি অফিসিয়ালদের জন্য এটা অনেক সুবিধা তারপরও আপনারা বাসায় ইউজ করতে পারবেন স্ক্যান করতে পারবেন আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের পেজের সাথে থাকবেন যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আমরা আপলোড করতে পারি আপলোড করতে পারি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের সুবিধা অসুবিধা বলবেন আপনারা আমাদের যেসবগুলো অসুবিধা আছে সেগুলো বলবেন আমরা যাতে আপনাদের কথাগুলো সংশোধন করতে পারি সে আর কি এ আর কি তাহলে আপনারা এই প্রিন্টারটি কিনেন আপনাদের জন্য অনেক সাশ্রয় পাবেন আর ফোর সাইজের স্ক্যানার আপনি প্রিন্ট করতে পারবেন স্ক্যান করতে পারবেন স্ক্যানার সব ফটোকপি করতে পারবেন আপনার কোনো ফটোকপির দোকানে যাওয়া লাগবে না এটা প্রাইস আপনার আমরা বিক্রি করছি এখন বারো হাজার টাকা এরপরে দাম বাড়বে